হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome to freelancer Limon once again আজকে ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইনকাম করতে পারি ভিডিওটি শুরু করার আগে একটি কথা অবশ্যই বলতে চাই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সেটি নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি আমরা খুব সহজেই যে কোনো ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনলাইন থেকে ইনকাম করতে পারি সেটা প্রমাণ হিসেবে আমি একটি অর্ডার দেখাতে যাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখানে একটি অর্ডার করা হয়েছে পাঁচ ডলারের এইখানে জাস্ট এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে ডেলিভারি দিয়েছি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডেলিভারি দেওয়া হয়েছে এবং এটা অর্ডার ছিল হচ্ছে পাঁচ ডলার তো এরকম সিমিলার আরও অনেক কাজ রয়েছে যেগুলো খুব সহজেই আপনারা করতে পারবেন তো এই কাজগুলো পাওয়ার জন্য সর্বপ্রথমে আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি গিক তৈরি করতে হবে বা একটি সার্ভিস অন করতে হবে তো এটির জন্য অবশ্যই আপনাকে ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্ট থেকে একটি গিক তৈরি করবেন এবং সেটিকে পাবলিশ করবেন তো চলুন শুরু করি আমরা একটা অ্যাকাউন্টে প্রবেশ করি হ্যাঁ এই অ্যাকাউন্টটিতে আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যে গিকটি প্রয়োজন সেইটি তৈরি করব আমরা এখানে তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা গিক রয়েছে তো আমরা এখানে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য গিক তৈরি করব তো এর জন্য আপনাকে সর্বপ্রথমে যেটা যাইতে হবে হচ্ছে ক্রিয়েট এ নিউ গিক এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন gig title category search tag তো এগুলো আপনাকে সর্বপ্রথম একটি নোটপ্যাড নেবেন এরকম একটি নোটপ্যাড নিয়ে এইখানে আপনি সর্বপ্রথম সুন্দর করে একটি টাইটেল সিলেক্ট করবেন তারপরে প্যাকেজগুলো লিখবেন তারপরে ট্যাগ বের করবেন তারপর ডিসক্রিপশন এখানে সুন্দর করে লিখে তারপরে আপনি গিকটি তৈরি করবেন তো আমি গিকটি তৈরি করার জন্য পূর্বেই এগুলো লিখে রেখেছি আমি যা শুধুমাত্র এখানে কপি এবং পেস্ট করব তো আপনাদের সুবিধার জন্য আপনারা যেভাবে খুব সহজেই একটি গিক রিসার্চ করতে পারবেন সে ওয়েটা একটু আপনাদেরকে দেখাই দিই আপনারা জাস্ট ফাইবার ডট কমে যাবেন ফাইবার ডট কমে যাওয়ার পরে এইখান থেকে আপনারা সার্চ করবেন এই যে ফাইন্ড সার্ভিস এইখানে আপনারা সার্চ করবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হ্যাঁ যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনার সামনে এরকম কিছু গিক চলে আসবে তো এইখান থেকে দেখবেন যে গিকগুলোতে বেশি রিভিউ বা রেটিং ভালো রয়েছে যেমন এখানে ওয়ান কে রেটিং রয়েছে তারপরে এইখানে চারশো পঁয়তাল্লিশটা রেটিং রয়েছে এখানে একশো সাঁত্রিশটা এখানে সাতাশটা তো এইভাবে দেখবেন যেগুলো বেশি রিভিউ রয়েছে যেমন এই গিকটা বেশি সেল হয়েছে আমি এটা ওপেন করতেছি ওপেন নিউ ট্যাব আচ্ছা আমরা নতুন ট্যাবে এটাকে ওপেন করতেছি তো এইভাবে দুই তিনটা বা পাঁচটা বা দশটা গিক ওপেন করবেন এবং এগুলো একটু ফলো করার চেষ্টা করবেন যে তারা কিভাবে গিগ টাইটেলটি দিয়েছে তারপরে কীভাবে গিগ ডিসক্রিপশন লিখেছে হ্যাঁ তারপর তারা ট্যাগ কী কী ইউজ করেছে তাদের প্যাকেজগুলো কীরকম হ্যাঁ তারা কোন প্যাকেজে কত অ্যামাউন্ট নিচ্ছে তার পরিবর্তে তারা কতটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে এগুলো একটু এক নজরে দেখে নেবেন কিন্তু একটি কথা অবশ্যই মনে রাখবেন আপনারা কারো গিক সম্পূর্ণ কপি করবেন না যদি কপি করেন তাহলে আপনার গিকটি ফাইবারে র্যাঙ্ক করবে না বা আপনি ওয়ার্ডার পাবেন না বা কাজগুলো আপনি পাবেন না ঠিক আছে তো অবশ্যই আপনাকে এইখান থেকে শুধুমাত্র আপনি ধারণা নেবেন ধারণা নিয়ে আপনি ভাষাগত কিছু চেঞ্জ করে দিবেন তাহলে আপনার গিকটি ইনশাল্লাহ র্যাঙ্ক করবে ঠিক আছে তো এইভাবে কয়েকটি সার্ভিস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার গিগ টাইটেল বা ডিসক্রিপশনে কি কি লিখতে হবে তো আমরা এখন গিগটি ক্রিয়েট করি আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি ওকে তো এখানে আমাকে টাইটেল লিখতে হবে আমি টাইটেল এখানে সিলেক্ট করেছি আইল রিমুভ ফিফটি ইমেজ আচ্ছা এটাকে আমরা কপি করব কপি করে জাস্ট এইখানে দিব থ্রি আওয়ার্স না ফাইভ আওয়ার্স আমরা এখানে ফাইভ আওয়ার্স দিব I will remove fifty image images background এইখানে আমরা রিটাচিং দিতে পারি retouching uh, within 5 hours okay within 5 hours এখন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি হচ্ছে এখান থেকে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন তারপরে এখান থেকে সাব ক্যাটাগরি হচ্ছে সাব ক্যাটাগরি এখান থেকে এই যে ফটোশপ এডিটিং এই যে এখান থেকে আপনাকে সাজেস্ট করবে ফটোশপ এডিটিং এই যে এখান থেকে আপনারা এই এটা সিলেক্ট করলেও হবে তারপরে হচ্ছে এডিটিং টাইপ এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিলেও হবে অথবা এই যে রিটাচিং এটা দিলেও হবে তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিচ্ছি ঠিক আছে তারপরে হচ্ছে ফাইল ফরম্যাট কোন কোন ফরম্যাটের ফাইল আপনি প্রোভাইড করতে পারবেন যেমন জেপিজি তারপর হচ্ছে পিডিএফ পিএনজি পিএসডি এবং র ফাইল চাইলে আমরা র ফাইলটিও দিব আচ্ছা তারপরে এইখান থেকে সার্চ ট্যাগ আমার এখানে ট্যাগগুলো কপি করা রয়েছে তো আপনারা প্রত্যেকটা গিয়ে ফলো করলে সার্চ ট্যাগ পেয়ে যাবেন আমি এখান থেকে ফটো রিটাচিং এটা দিব আচ্ছা এটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিই ওকে ফটো রিচার্জিং আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা দেব ব্যাকগ্রাউন্ড রিমুভাল আচ্ছা তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো এডিটিংটা দেই photo edit copy photo edit তারপর হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ কপি ওকে আমরা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউতে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন প্যাকেজের নাম যেমন standard package basic package premium package তো এইখানে আপনারা প্যাকেজের নেমগুলো দিয়ে দিবেন তো এইখানে আমি প্যাকেজের নাম দিচ্ছি আচ্ছা আমি এখানে দিব হচ্ছে silver তারপর হচ্ছে gold তারপর এটা হচ্ছে platinum ওকে তারপরে সিলভার প্যাকেজে আপনি কি প্রোভাইড করতেছেন বা কতগুলো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন সেটা লিখবেন তো আমি এখানে পঞ্চাশটা ইমেজ অথবা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব উইথিন দ্য ফাইভ আওয়ার্স তো আমি এটা এখানে ডিসক্রিপশনে জাস্ট পেস্ট করে দিচ্ছি আমি এখান থেকে ফাইভ থ্রিটাকে ফাইভ করে দিই ওকে জাস্ট আমরা এটাকেই কপি করব কপি করে আমরা এটা এখানে পেস্ট করে দেব এটাও এখানে পেস্ট করে দেব ওকে জাস্ট গোল্ড প্যাকেজটাতে এখানে দিব হচ্ছে আমরা হান্ড্রেড ইমেজ আর এইখানে দিব হচ্ছে আমরা দুইশো ইমেজ প্লাস প্লাস দিব এই জন্যই যে কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে কাস্টম অর্ডার করে হ্যাঁ তাহলে যেন সে বুঝতে পারে যে না আমরা দুইয়ের দুইশোর অধিক ইমেজ এখানে প্রোভাইড করতে পারবো আচ্ছা ডেলিভারি টাইম এখান থেকে ডেলিভারি টাইম ওয়ান ডে দিবো ওয়ান ডে এখানে দেওয়া থাকবে তারপর আমরা এখানে পাঁচ ঘন্টার ভিতর ডেলিভারি দিব এই জন্য আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে আমরা পাঁচ ঘন্টার ভিতর ডেলিভারি দিব আচ্ছা এটা হান্ড্রেড ইমেজ হান্ড্রেড ইমেজ এটা আমরা এইট আওয়ার্স করে দিই এবং এইটা হচ্ছে টু ডেজ আওয়ার্স হবে না এটাকে ডেজ করে দিতে হবে ওকে তারপর ডেলিভারি টাইম এটা ওয়ান ডে এটা delivery time two days okay revision revision আমরা আনলিমিটেড দিব একটি কথা অবশ্যই মনে রাখবেন আপনি যেহেতু ফাইবারে নতুন একজন সেলার তো অবশ্যই আপনাকে অন্য সেলারের চেয়ে ভালো একটি সার্ভিস প্রোভাইড করতে হবে কারণ হচ্ছে কি আপনি একজন নিউ সেলার তাই আপনাকে একটু ভালো ফ্যাসিলিটি দিতে হবে আপনার ক্লায়েন্টকে যেন আপনার ক্লায়েন্ট অন্যদের চেয়ে আপনার ক্লায়েন্ট দেখবে যে অন্যান্য সেলারগুলোর চেয়ে আপনার গিগে কি ব্যতিক্রম রয়েছে বা আপনি কি ভালো সার্ভিসটা দিচ্ছেন তাহলে আপনার গিকগুলো বেশি সেল হবে এটাকে আনলিমিটেড করে দেব আমরা ওকে তারপরে এটা হচ্ছে সোর্স ফাইল আমরা দিব হাই রেজুলেশন ইমেজ হবে অবশ্যই তারপর হচ্ছে কমার্শিয়াল ইউজ করা যাবে কিনা ওকে ঠিক আছে এগুলো টিক দিয়ে দেবো এবং প্রাইজিং প্রাইজিং আমি এটা দিব হচ্ছে পাঁচ ডলার তারপরে এটা দিব হচ্ছে দশ ডলার তারপরে এটা দিব হচ্ছে পঁচিশ ডলার ওকে তারপরে বলছে যে এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য আপনি কোনো চার্জ করবেন কিনা তো আমি এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে শুধুমাত্র এই যে দুই দিনের যে প্যাকেজটা রয়েছে দুইশো প্লাস ওটাকে একদিনে আমি দিব এর জন্য আমি অতিরিক্ত দশ ডলার নেব ঠিক আছে তো এক্সট্রা ফার্স্ট ডেলিভারি এটা আছে তারপর হচ্ছে অ্যাডিশনাল রিভিশনের জন্য আপনি কোনো চার্জ নেবেন নাকি তো এটা আমরা নিব না তাই টিক চিহ্নগুলো উঠাই দিচ্ছি আচ্ছা তারপরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ হ্যাঁ তারপরে এখানে হচ্ছে ডিসক্রিপশন এখানে এই ডিসক্রিপশনটাকে আপনাকে সুন্দর করে লিখতে হবে আপনার এই সার্ভিসটাতে আপনি কি কি প্রোভাইড করতেছেন সেই বিষয়ে আপনাকে এখানে ডিটেলস লিখতে হবে ঠিক আছে তো আমি লিখে রাখছি এই যে ডিসক্রিপশন আমি এটা লিখে রাখছি জাস্ট আমি এটাকে কপি করে নিব আপনারা সুন্দর করে আপনাদের ডেসক্রিপশনটাকে নিজের মতো করে সাজিয়ে লিখবেন ঠিক আছে ওকে তো এখানে দেখেন আমি লেখছি হচ্ছে hello I am a professional graphics designer also expert also an expert in logo design background remove vector minimal three D and more and and and হবে আচ্ছা and more okay technical experience এখানে হবে হচ্ছে more than 5 years okay I can do effective background remove from image আমি সুন্দর করে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি if you are looking for a graphics designer or graphics manager আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনারকে খুঁজে থাকেন তাহলে you are in the right place okay আমরা এখান থেকে অর গ্রাফিক্স ম্যানেজারটাকে ডিলিট করে দেবো you are in the right place এটাকে এখানে দিব in my service I will help you এখানে বলছে যে আমার সার্ভিসটাতে I will help you with any graphics related work within এখানে ফিউ আওয়ার্স দিয়ে দিই আমরা ফিউ আওয়ার্স ওকে এটাকে আমরা চাইলে হাইলাইট করে দিতে পারি এই হাইলাইট রয়েছে এখানে আমরা হাইলাইট করে দিতে পারলাম তারপরে এখানে হচ্ছে মাই সার্ভিস এই মাই সার্ভিস মাই সার্ভিস বা মাই অল সার্ভিস এখানে অল সার্ভিস দিয়ে দিই অল সার্ভিসেস এটাকে আমরা বোল্ড করে দেই বোল্ড করে হাইলাইট করে দেই যেন চোখে পড়ে ওকে তো এইখানে এই লেআউটগুলো ঠিক নাই ঠিক আছে তো তা এগুলা একটু আমরা ক্লিয়ার করে নিই আচ্ছা এটাকে নিচে দিতে হবে দেখতে খারাপ লাগতেছে এটাকে আমরা নিচে দেই ওকে ক্লিপিং পাথ এটাকে আমরা নিচে দিয়ে দিই রিচার্জিং ইমেজ এটাকে উপরে দিয়ে দিই ক্রিয়েটিং শ্যাডো এটাকে এখানে দিয়ে দিই ওকে সব ঠিক আছে আচ্ছা এবার একটু দেখতে সুন্দর লাগতেছে ওকে তো আমরা চাইলে এগুলোকে এভাবে সুন্দর করে সাজা দিতে পারি আমরা এটাকে বোল্ড করে দেই একটু তাহলে লেখাগুলো সুন্দর দেখা যাবে ওকে তারপর বলছে why I am perfect for your work আমি কেন আপনার কাজের জন্য পারফেক্ট বা আপনার এই কাজটির জন্য আমি কেন পারফেক্ট এটা এখানে এক্সপ্লেন করা রয়েছে এটাকে জাস্ট আমরা বোল্ড করে দিয়ে আমরা জাস্ট হাইলাইট করে দিব হাইলাইট করে দিয়েছি আচ্ছা তারপরে এই লেখাটাকে ওকে ঠিক আছে superfast delivery within hours hours আচ্ছা এইগুলোকে আমরা পয়েন্ট করে দিয়ে বোল্ড করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে ওকে আচ্ছা এবার হচ্ছে ফিনিশিং ফিনিশিংয়ে কি লিখবেন যে আপনার আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো কাস্টম অফার পাঠাইতে পারবে কিনা ঠিক আছে তো এটাও দিয়ে দেবেন যে you can send custom offer for your work for any মানে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কাস্টম অর্ডার দিতে চায় তাহলে সে যেন দিতে পারে এটা লিখে দেবেন তো এটা এখানে আমরা পেস্ট করে দিচ্ছি আচ্ছা ওকে আচ্ছা এই এই লেখাটাকে বিফোর প্লেসিং অ্যান অর্ডার এটাকে আমরা সামনে দিয়ে দেই please contact me for inbox okay items and custom offer custom offers ওকে আমরা এটাকে এক লাইনে করে দিই থ্যাংক ইউ আচ্ছা এটাকে আমরা একটু বোল্ড করে দিই হাইলাইট করে দিই থ্যাংক ইউ তারপরে থ্যাংক ইউটাকে বোল্ড করে দিই ওকে তো হয়ে গেছে আমাদের গিগের ডিসক্রিপশনটা সুন্দর করে লিখে দিয়েছি আমরা okay uh, সব ঠিক আছে তারপরে আমরা এখানে কি করব আমরা জাস্ট এইখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এইখানে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দিতে বলবে ঠিক আছে এখানে বলছে get all the information you need from buyer to get start মানে কাজটি করার জন্য আপনি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন এর জন্য আপনার কি প্রয়োজন হবে ঠিক আছে তো এইখানে আপনাকে অবশ্যই ছবির প্রয়োজন হবে তো এইখানে অ্যাড নিউ কোশ্চিনে ক্লিক করলে এখানে আপনি অপশন পাবেন এখানে লিখবেন হচ্ছে just upload your images for background touching এখানে বলা হয়েছে জাস্ট আপনার ইমেজগুলোকে আপলোড করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বা রিটাচিং করার জন্য ঠিক আছে তো এইখানে আপনারা ফ্রি টেক্সট না দিয়ে এখানে দিবেন হচ্ছে অ্যাটাচমেন্ট ঠিক আছে অ্যাটাচমেন্ট দিয়ে এটাকে অ্যাড করে দেবেন ঠিক আছে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ আচ্ছা এখানে বলছে যে গিক ইমেজ বা ভিডিও আপনারা হ্যাঁ এই যে দেখেন এখানে বলছে গাইডলাইন দিছে আপনাদেরকে রিকমেন্ডেড ইমেজ সাইজ আপনার গিগের যে ইমেজ হবে ইমেজ সাইজটা হবে সেটা এখানে হ্যাঁ সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে যে বারোশো আশি গুণন সাতশো উনসত্তর পিক্সেল ঠিক আছে উইথ মিনিমাম অফ যদি এটা এই এই রেজুলেশনে যদি না থাকে তাহলে আপনাকে সাতশো বারো ইন্টু চারশো তিরিশ ঠিক আছে আর সর্বোচ্চ চার হাজার গুণন চব্বিশশো ষোলো পিক্সেল ঠিক আছে তো এই সাইজের অবশ্যই আপনার ইমেজটাকে হতে হবে ঠিক আছে এবং ইমেজ কোয়ালিটি হাই রেজলিউশন হইতে হবে দেখেন এখানে সব বলে দেওয়া আছে যে অবশ্যই ইমেজ যেন যে ইউজ হাই রেজলিউশন এবং আই স্কেচিং ইমেজ মানে ছবিটাই যেন আকর্ষণীয় হয় বা গিক ইমেজটা যেন আকর্ষণীয় হয় ঠিক আছে তো এই ইনস্ট্রাকশনগুলো একটু পড়ে নেবেন আচ্ছা তারপরে আমরা জাস্ট ওকে আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিব এবং এইখানে বলছে ইমেজ আপ টু থ্রি আপনি এইখানে তিনটা ইমেজ আপলোড করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে আপাতত একটা ইমেজ আপলোড করতেছি আপনারা চাইলে তিনটা ইমেজ আপলোড করতে পারেন তো আমি এই গিগের জন্য বা এই সার্ভিসটির জন্য একটি গিগ ইমেজ তৈরি করে রাখছি তো আমি এটাকে আপলোড করতেছি এই ইমেজটাকে আপলোড করতেছি এই ইমেজটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করব বলছে আচ্ছা geek image for the minimum image আচ্ছা এইটা মিলতেছে না ওকে এটা সাইজ মিলতেছে না আচ্ছা আমরা এই ইমেজটা ট্রাই করি আচ্ছা এটাও মিলতেছে না কারণ দুইটাই একই সাইজের তো আমরা ইমেজটাকে রিসাইজ করব ঠিক আছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ তারপরে বিভিন্ন ধরনের প্রোডাক্টসের ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিক আছে এগুলো এখানে দেখায় দেওয়া হয়েছে তারপরে এখানে হচ্ছে ডিসক্রিপশন গিগ ডিসক্রিপশন তো এখানে গিগ ডিসক্রিপশনে আমরা সুন্দর করে সাজায় লিখছি তারপরে এখানে আমরা ট্যাগ ইউজ করেছি এবার এখানে প্যাকেজ রয়েছে পাঁচ ডলারের বেসিক প্যাকেজ এবং টেন ডলারের আচ্ছা স্ট্যান্ডার্ড প্যাকেজ আচ্ছা তো তারপরে এখানে রিলেটেড ট্যাগগুলো আমরা কয়েকটা ইউজ করেছি ফটো রিটাচিং ব্যাকগ্রাউন্ড রিমুভাল আচ্ছা তো এভাবেই খুব সহজে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য গিক তৈরি করতে পারবেন এবং এইখানে বায়ার আপনাদেরকে নক করে আপনাদেরকে কাজ দিয়ে থাকবে এভাবেই খুব সহজে আপনারা ফাইবারে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিক তৈরি করার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আমি আশা করি যে আপনারা যদি এক সপ্তাহ এই কাজটা পিছনে সময় দেন বা ব্যয় করেন আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ